হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টেকমল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আজ কোনো টিউটোরিয়াল দিতে আসেনি আজ এসেছি জিএসসি পরীক্ষা ছোটো ভাইদের জন্য কিছু সাজেশন নিয়ে এবং কিছু কথা বলতে তো ভিওর্স যারা জিএসসি পরীক্ষাতে দেবেন তাদের জন্য আমার কাছে কিছু সাজেশন আছে বাংলা ইংরেজি যেমন বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র কবিবেগ থাক দেখতে পারেন কবিবেগ থেকে থাকবে গদ্য কবিবেগ থাকবে কবিতা এবং কবিবেগ থেকে থাকবে আনন্দ পাঠ এবং এমসিকিউ তো থাকবেই চল্লিশ মার্কের জন্য এমসিকিউ তো যারা এই সাজেশনগুলো নিতে চান সাজেশনগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং ওখানে একটা সাইটের লিঙ্ক আছে ওখানে ঢুকে আপনারা সাজেশনগুলো নিতে পারবেন কিন্তু কখনো ভাববেন না যে এই সাজেশন আপনার একশো পার্সেন্ট কাজ করবে ভাই সাজেশন সবসময় কম কমই কাজ করে যা আপনার মাধ্যম মাত্র যে এইভাবে এই মডেল এই কোশ্চেনের প্রশ্নগুলো আসতেও পারে তো ভিও চারের মধ্যে থেকেও একটা আসতেও পারে আর সতর্কবার্তা হলো যে ছোট ভাইরা যারা অনেকেই এবার জিএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য হলো আমার পক্ষ থেকে শুভকামনা আর যেটা হলো কথা সেটা হলো জিএসসি পরীক্ষার্থী অনেকে আছে অনেক ইউটিউবাররা আছে যে ইউটিউব থেকে বলতেছে আমার কাছে সাজেশন আছে ভাই ভালো সাজেশন আমাকে পাঁচশো এক হাজার টাকা দিন আমি আপনাকে প্রশ্ন দেবো সাজেশন দেবো ভাই এরকম বোকামি আমি কখনো করবেন না কারণ তারা আসলে টাকা নেবে কিন্তু আপনাকে কোনো সাজেশন ভুল সাজেশন ভুল প্রশ্ন দেবে কখনো কাজ হবে না আবার অনেক সোশ্যাল মিডিয়া আছে তারা এসব বলবে অথবা আপনার ফেসবুক পেজগুলোতে দিতে পারবেন আমি এখন ফেসবুক পেজ দেখাই এই দেখেন এখানে জিএসসি সাজেশন দুই হাজার এখানে বলা হয়েছে ফুল মার্ক একশো টাইম তিন ঘন্টা সাবজেক্ট ইংলিশ স্যাম্পল কোশ্চেন মানে অল পার্ট তো ভিউর্স এগুলো কিন্তু আপনি কখনো কান দেবেন না কারণ জিএসটি পরীক্ষায় বোর্ড কোশ্চেন সর্বোচ্চ হার্ড হলেও কিন্তু পাশের হার তারা সবসময় বেশি দেয় তো ভিওর ভুল করে পড়ালেখা বাদ দিয়ে ওই ধান্দায় থাকবেন না যে আমি তো ফেসবুক থেকে সাজেশন অথবা কোনো সোশ্যাল মিডিয়া থেকে সাজেশন অথবা কোনো হোয়াটসঅ্যাপ ইমো থেকে আমি সাজেশন বা প্রশ্ন তো পেয়ে গেছি আমি তো ভালো রেজাল্ট করবই কিন্তু আপনি পরবর্তীতে দেখবেন কি পরীক্ষা হলে গিয়ে দেখবেন যেটা দিয়েছে আমার সেটা নেই এখন অন্যটা তখন কিন্তু আপনারই কপালটা শেষ হবে তো ভাই দয়া করে আমি ছোটো ভাইদের সব বলতেছি যে তারা জিএসটি পরীক্ষা দেবে তারা কখনও এই ধরনের সোশ্যাল মিডিয়ায় গিয়ে ভুল ধারণা নেবেন না আপনি নিজে যা পারেন এবং সৃজনশীল প্রশ্নের উপর যেগুলো লেখা সেগুলো দেখে দেখে আপনি সৃজনশীল হিসাবে বানিয়ে লিখুন তাতেও নাম্বার আসবে কিন্তু ভুলেও কোনো দিন কোনো সোশ্যাল মিডিয়ার দিকে বা কোনো বন্ধু বললো যে আমাকে এক হাজার টাকা দে আমার কাছে ই আছে এইসব লিঙ্কে আপনারা কখনো যাবেন না তাহলে কিন্তু আপনাদেরকে অনেক পস্তাতে হবে তো আমি অনেক কথাই বলে ফেলেছি এখন আমি আমি যে সাজেশনটা দিয়েছি সেটা আমি বলছি না যে একশো পার্সেন্ট কাজ করবে সো আমার আশা আছে যে এর মধ্যে থেকে কিছু হলেও আসবে তো আমি বলতেছি না আপনি এগুলোই চাই আমি যে সাজেশন দেবো সেই সাজেশনগুলোই রিলেট করে আপনার এখান থেকে কিছু সাজেশন মানে গদ্য হিসাবে কবিতা হিসাবে দেখে যেতে পারেন কাজে লাগতেও পারেন তো ভিউর্স আমি আগেই কিন্তু বলতেছি যে কোনো চেয়ে পরীক্ষার্থী ছোটো ভাইরা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক হবেন না কারো বুদ্ধি কারো কুবুদ্ধি শুনবেন না আমার কাছে আমার কাছে প্রশ্ন আছে আমার সাজেশন আছে এক হাজার টাকা দিয়ে আমি তোদের দেবো এটা কিন্তু ভুল ধারণা কোনো ফেসবুক পেজ বা কোনো সোশ্যাল মিডিয়া এখানে এটা কিন্তু সব ধরনের ভুল তো সবসময় এই এই সব কিছু থেকে সতর্ক থাকবেন তো আমি যে সাজেশন দিয়েছি সাজেশনটা পাবেন হলো ভিডিওর ডিসকাশন বক্সে ডিসকাশন বক্সটা আমি দেখে দেখছি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর যখন ওই ভিডিওটা প্লে করবেন তখন এই কোনায় একটা অপশন থাকে আপনি এটাতে ক্লিক দিলেই এই দেখুন সোশ্যাল মিডিয়ার মতো লিঙ্ক চলে আসবে এখানে সো এখানে আমি ওই লিঙ্কটা দেব ওখান থেকে আপনি কিছু কিছু সাজেশন সংগ্রহ করতে পারবেন যদি দরকারি হয় আপনার হতেও পারে তো যে ছবিকে ছোটো ভাইদের আমি আবারও বলছি যে সোশ্যাল মিডিয়ায় কখনো লিঙ্ক হবেন না কারো কুবুদ্ধি কারো কোনো বুদ্ধিতে আপনি কখনো লিখবেন আপনি যা পারেন আপনি সেটা নিয়ে চেষ্টা করুন দরকার পড়লে আপনি আরেকটু মনোযোগ দিয়ে পড়ুন এখনও হাতে চার সাত আট দিন সময় আছে সমস্যা নাই কিন্তু আপনি কখনও ভাববেন না যে না আপনি ফেসবুকের মধ্যে কোনো ফ্রেন্ড আছে বলেছে তো প্রশ্ন দেবে ইন্ডিয়ান থেকে বলেছে তো প্রশ্ন দেবে কিন্তু গেলে কিন্তু সব ভুল ধারণা পাই আপনি কখনোই পাবেন না এটা কিন্তু আপনাকে বিরক্ত করার জন্যই তো ভিউর্স সবশেষে যারা আমাদের টেকমল প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন যাতে নতুন নতুন লেটেস্ট আপডেট সবার আগে পেতে ভিউর্স ভালো থাকবেন পরবর্তী টিপস নিয়ে আপনার সঙ্গে আবার আসবো ভালো থাকবেন শুভকামনা রইল জিৎ ছবিকে ছাত্র ভাইদের জন্য